হে প্রিয় ভক্তগণ সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার এই ধরাধামে ভগবানের সেবা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই শিশুকাল কাটিয়ে দিলাম পিতা মাতার কোলে বাল্যকাল কাটিয়ে দিলাম পড়াশোনার ছলে যৌবন অবস্থায় এখন এলো স্ত্রী সন্তানের দায়িত্ব পালন নয়ন মেলে যেদিকেই দেখাই সেদিকেই মায়ার জগৎ দেখতে পাই এলো যখন বৃদ্ধাকাল নিজেই চড়াই নিজের গাল তখন আমি যেদিকেই তাকাই বিফল জনম দেখতে পাই এখন ভাবি হে ভগবান মায়ের বসে তোমায় তোমাকে ত্যাগিলাম এই কথাগুলো তাৎপর্য এটাই যে হে ঈশ্বর সেবার কোনো সময় নির্ধারণ করতে হয় না ঈশ্বর সেবার কোনো সময় নির্ধারণ করতে হয় না বাল্যকাল থেকেই ঈশ্বর সেবায় লেগে পড়ুন নহিলে আর সময় পাবেন না সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি ভগবত জ্ঞান না থাকে যদি চরিত্র ঠিক না থাকে উচ্চতম শিক্ষা দিয়ে কি হবে কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি ভক্তি না থাকে যদি অন্তরে ধর্মজ্ঞান না থাকে অঠেল সম্পত্তি দিয়ে কি হবে যদি নীতি ঠিক না থাকে পৃথিবীর সব কিছু পেলেও কি হবে যদি ঈশ্বর প্রেম না থাকে তাই এখন থেকে যে যেই অবস্থাতেই আছো একটাই অনুরোধ সবাই ভগবানের ভক্ত হয়ে যান ভগবানের সেবা করতে থাকে ভক্তি ভরে ভগবানের কাছে প্রার্থনা করুন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীন জগতের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমত রাধারানীর প্রেম সম্পদ আমি তোমাদের পাদপ্রমে আমার সবর্ষ প্রণামিত নিবেদন করি হে কৃষ্ণ নাম তুমি দেবর্ষী নারদের বিনার জীবন স্বরূপ এবং তুমি অমৃতময় মাধুর্য তরঙ্গে পরিপূর্ণ তুমি কৃপাপূরক আমাকে তোমার অনুরূপ করে আমার জিহুবায় অবিশ্রান্ত স্ফুত লাভ করো আমাকে এই কৃপা করো যেন আমি রসনাম সর্বদা তোমাকে মধুর রসস্বাদ সহ উচ্চারণ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তের মনোভাবটা ঠিক এমনই থাকা হওয়া উচিত এসো আমরা সবাই ভক্তি ভরে বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা নোটিফিকেশান বেলটি অলে সেট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন কোনো ভুল দুটি হলে ক্ষমা করবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধারানী